বন্ধুরা আজকে আমরা সহজেই যে কোনো সংখ্যা বর্গ নির্ণয় করা শিখব যে কোনো দুই সংখ্যা তিন সংখ্যা যাই হয় এটা হোক না কেন আমরা সহজেই বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব প্রথমে আমি দশ এর বর্গ নির্ণয় করে দেখাচ্ছি প্রথমে দশটাকে যদি আমি বর্গ করি তাহলে কি হবে দশ আর দশ এখানে গুণ করলে একশো এটা আমরা সবাই জানি এখন দশ তো শেষে শূন্য আছে এই জন্য আমাদের সহজে এটা হয়ে যায় কিন্তু যদি এখানে এগারো থাকে তাহলে আমরা কিভাবে করব যখন এগারো থাকবে তখন সেটাকে আমাদেরকে প্রথমে দশ মনে করেই করতে হবে দেখো প্রথমে যদি দশ থাকে তাহলে দশ থাকলে কি হতো এখানে একশো হতো যোগ দিলাম এখন এক পাশে যে সংখ্যাটা থাকবে তাতে সেটা দিয়ে উনুন দিব কত হবে এক এক যদি আমি দুই দিয়ে উনুন দিই তাহলে দুই এককে দুই দুই আর হচ্ছে এই দশের সাথে যদি গুণ করি তাহলে কি কি হবে বিশ যোগ আর একের সাথে যদি এক দিয়ে করি তাহলে কি হবে এক তার মানে হচ্ছে সমান সমান একশো একুশ আচ্ছা ঠিক একইভাবে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে কি হবে প্রথমে একশো পাবো যোগ তারপরে কি থাকে দুই দুইয়ের সাথে দুই দিয়ে গুণ দিলে কত হবে চার চার দশে চল্লিশ যোগ আর দুই এর সাথে যদি দুই দিয়ে গুণ দিই তাহলে হবে হচ্ছে কত চার যোগ করলে হচ্ছে একশো চুয়াল্লিশ আচ্ছা এটা গেল হচ্ছে আমরা মোটামুটি এক দুই অর্থাৎ দশ থেকে বিশ পর্যন্ত আমরা সচরাচর সবাই পারি কিন্তু এখন যদি আমরা বিশের ঘরে চলে যাই তাহলে কি হবে বিশের সাথে যদি আমি বিশ গুণ করি দেখো দুইয়ের সাথে দুই গুণ করলে চার আর দুইটা শূন্য তার মানে হচ্ছে চারশো এটা আমরা যে কোনো মানে সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে শূন্যটা বাদ দিয়ে আমরা বর্গ করলে হয়ে যাবে গুণ করলে হয়ে যাবে যেমন শূন্য এখানে দুইটা শূন্য লিখবো আর দুই সাথে দুই গুণ করলে চার হবে ওকে কিন্তু এখানে যদি একুশ থাকে তাহলে কি হবে ঠিক আগের মতো একুশ থাকলে যদি বিশ থাকতো তাহলে কত হতো চারশো এইটুকু আমরা নিশ্চিত অর্থাৎ দুই এর ঘরের যে কোনো সংখ্যা প্রথমে আগে চারশোটা লিখে নিব তারপরে শেষে কত আছে একুশে এক আছে একের সাথে যদি এই দুই গুণ করি তাহলে কি হবে দুই একে দুই তাহলে দুই দিয়ে যদি বিশের সাথে গুণ করি তাহলে কত হবে বিশ দোকান চল্লিশ ওকে যোগ আর তারপরে কি করতে হবে এই একের সাথে এক গুণ করতে হবে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে সেটা গুণ করতে হবে তাহলে একসাথে এক গুণ করলে এক এককে এক সমান সমান হচ্ছে চারশো একচল্লিশ ঠিক একইভাবে আমরা যদি এটাকে কি করি যে বাইশ করে দিই তাহলে কি হবে আমি যদি বাইশ করে দিই তাহলে কি করতে হবে ঠিক মনে করবো শূন্য আছে তাহলে বিশের বর্গ হবে হচ্ছে চারশো আর দুই দিয়ে দুই গুণ করলে চার চার দিয়ে বিশে গুণ করলে হবে হচ্ছে আশি যোগ আর দুই এর সাথে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে সেই সংখ্যাই গুণ কারণ দুই দিয়ে যে গুণ করলে কত হবে চার সমান সমান কত হচ্ছে চুরাশি ওকে এখানে যদি আমি পঁচিশ দিই তাহলে কি হবে পঁচিশ পঁচিশ গুণ করলে কত হবে ঠিক একইভাবে চারশো যোগ এখন পাঁচের সাথে যদি দুই গুণ দিয়ে পাঁচ দোকানে দশ দশের সাথে বিশ গুণ করলে কত হবে দুইশো দশ আর বিশ গুণ করলে হয় দুইশো যোগ তারপরে কি বলছি পাঁচের সাথে পাঁচ গুণ পাঁচ মানে যে সংখ্যা থাকবে সেটার সাথে সেটা গুণ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ সমান সমান কত হবে ছয়শো পঁচিশ ঠিক আছে ঠিক এভাবে আমরা চারের ঘরের পাঁচের ঘরে আমি চারের ঘরেরটাতে চলে যাই চল্লিশের ঘরে তাহলে এটা তো আমরা জানি চল্লিশ গুণ করলে কত হবে চার চারের ষোলো আর দুই শূন্য তার মানে হচ্ছে ষোলোশো ঠিক আছে এখন এখানে যদি একচল্লিশ হয় ঠিক আগের মতোই আমরা যেভাবে শিখলাম এখানে চল্লিশ থাকলে কত হতো ষোলোশো হতো যোগ এক এর সাথে কি করতে হবে একের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে দুই এককে দুই এর সাথে এই চল্লিশ গুণ করলে চল্লিশ দোকানও আশি যোগ আর শেষে কত আছে এক একের সাথে এক গুণ করলে এক এককে সমান সমান কত হবে ষোলোশো একাশি ঠিক একইভাবে এখানে যদি আমি তেতাল্লিশ দিই তাহলে কত হবে তেতাল্লিশ দিলে কত হচ্ছে চল্লিশ গুণ করলে কত হতো ষোলোশো সরি ষোলোশো যোগ এখন তিনের সাথে যদি আমি কি করি তিনের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে কত হবে তিন নবন ছয় ছয় দিয়ে যদি চল্লিশে গুণ করি চার ছয় চব্বিশ তার মানে দুইশো চল্লিশ যোগ আর তিন আছে শেষে তাহলে তিনের সাথে যদি আবার তিন গুণ করি তাহলে কত হবে তিন তিনকে নয় তাহলে যোগ করলে কত হচ্ছে ষোলো দুয়ে আঠারোশো চল্লিশ উনপঞ্চাশ তার মানে হচ্ছে আঠারোশো উনপঞ্চাশ ঠিক আছে বন্ধুরা এভাবে আমরা যে কোনো সংখ্যা বর্গ নির্ণয় করতে পারি আমি যদি আরো বড় সংখ্যায় যাই আমি যদি আরো বড় সংখ্যায় যাই তাহলে কি করতে হবে আমি এখানে আশি আশিতে যাব তাহলে কত হবে আশিকে যদি বর্গ করা হয় তাহলে আট আটা চৌষট্টি এটা আমরা জানি আর দুই শূন্য এটা সহজ সবাই বোঝে কিন্তু এখানে যদি একাশি হয় এর উপর বর্গ করলে কত হবে তখন কি হবে আট আটা চৌষট্টি তো পাবোই এটা তো আমাদের হবেই তার শেষে কি করতে হবে একের সাথে দুই গুণ আগের মুখে দুই এর সাথে এক গুণ করলে দুই দুই দুই এর সাথে আশি গুণ করলে আশি যখন কত হবে একশো সেটা আট দোকানে ষোলো অর্থাৎ একশো ষাট যোগ আর একের সাথে এক গুণ করলে এক এককে এক সমান সমান কত হচ্ছে তাহলে দেখো এক ছয় বারো সরি তাহলে এটা যোগ করলে কত হচ্ছে পাঁচশো ষাট একষট্টি তার মানে হচ্ছে পঁয়ষট্টিশো একষট্টি অর্থাৎ ছয় হাজার পাঁচশো একষট্টি ঠিক একইভাবে আমি যদি এটাকে তিরাশি করে দিলাম তাহলে কত হবে তিরাশির উপর স্কোয়ার করলে কত হবে তাহলে তিরাশির উপর স্কোয়ার করলে প্রথমে কত আটটা চৌষট্টি এটা তো আমরা জানি তারপরে কি করে দিলাম তিন দিয়ে যদি গুণ করলে হবে কত তিন দুগুণ ছয় ছয় দিয়ে যদি আমি আশিকে গুণ করি তাহলে ছয় আসটা আটচল্লিশ তার মানে হচ্ছে চারশো আশি যোগ এখন তিনের সাথে তিন গুণ করলে কত হবে নয় তাহলে যোগ করলে কত হচ্ছে তাহলে হচ্ছে ছয় আট আট নয় ঠিক আছে বন্ধুরা এইভাবে আমরা যে কোনো সংখ্যা বর্গ করতে পারি আমি যদি নয়ের ঘরে যাই আমরা এটা জানি নয়ের উপরে নব্বইয়ের উপরে যদি স্কোয়ার করি তাহলে দিতে হবে নয় একাশ আর দুইটা শূন্য ওকে আমি যদি এটাকে কি করি যে আমি একানব্বই দিব তাহলে কি হবে আচ্ছা আমি একানব্বই দিয়ে দেখাচ্ছি না এবার আমরা তিরানব্বই দিয়ে দেখাই তাহলে তিরানব্বই দিয়ে যদি দেখাই তাহলে কি হবে যদি তিরানব্বই থাকে তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে এটা তাহলে নন নন একাশি এটা আমরা জানি একাশি যোগ তিনের সাথে দুই গুণ করলে তিন দমনে ছয় তাহলে ছয় নং চুয়ান্ন তার মানে হচ্ছে পাঁচশো চল্লিশ আর তিন দিককে নয় সমান কত হলো যোগ করে দাও তাহলে হচ্ছে ছয় আট হাজার ছয়শো ঊনপঞ্চাশ আট হাজার ছয়শো উনপঞ্চাশ ঠিক আছে এইভাবে আমরা যে কোনো সংখ্যা বর্গ করতে পারি যত বড় দুই সংখ্যার হোক না কেন যেভাবে করতে পারি ঠিক একইভাবে আমরা যদি একশোর উপরে যাই একশো একশো গুণ করলে তো আমরা বুঝি তাহলে কি হবে এখানে এক এক কে এক আর দুইটা শূন্য আছে সেটা হবে চারটা শূন্য ঠিক আছে এখানে যদি একশো এক হয় তাহলে কি হবে এটা তো থাকবেই যোগ তার শেষে এক একের সাথে দুই গুণ করলে দুই দুই দুই সাথে যদি একশো গুণ করি তাহলে হবে দুইশো যোগ আর একের সাথে এক গুণ করলে এক এককে এক তাহলে যোগ করলে কত হচ্ছে দশ হাজার দুইশো এক ঠিক আছে এভাবে আমরা যে কোনো সংখ্যা বর্গ করতে পারি ঠিক আছে